করে আজও কেঁদে যাই দু চোখে বিরহ আমি পুরে চাই তুমি তুমি করে আমি কেঁদে যাই দু চোখে বিরহ আমি পুরে চাই আছে জখম করিয়া মন মোলানো পাখি তুমি ভেঙে ছড়িয়া চলে গেলে কলি যাতে জখম করি করে আমি থাকবো কেমন করে তুমি ছাড়া জীবনিসি মরছি খুঁড়ে খুঁড়ে বাঁচবো কেমন করে আমি থাকবো কেমন করে তুমি ছাড়া জীবনিসি মরছি খুঁড়ে খুঁড়ে মন ভোলানো পাখি তুমি ভেঙেছ হিয়া রকম করিয়া মন ভোলানো পাখি তুমি ভেঙে ছইয়া চলে গেলে কলি যাতে জখম করিয়া thank you তোমার আশা কত হচ্ছে পথে বাঁধি ঘর যখন করে আরো বেশি পরায়ন্ত তোমার আশা কত হচ্ছে পথে বাঁধি ঘর যতন করে আরো বেশি জখম করিয়া মন ভোলানো পাখি তুমি ভেঙে ছইয়া চলে গেলে কলি যাতে জখম করিয়া